পাঁচ বছর পর আবারও লেখক সফল উদ্যোক্তা এবং দেশের নামী শিল্পপতি সোহানি হোসেনের প্রযোজনায় অন্তরত্তা ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় গেল মার্চ জুড়ে অন্তরাত্মা ছবির শুটিং হয়েছে আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি বর্তমানে ইন্ডিয়াতে ছবিটির সম্পাদনা এবং পোস্ট প্রোডাকশনের কাজ চলছে কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে ঈদে সিনেমাটি মুক্তি দেবে কিনা সে নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয় ঈদে যদি লকডাউন শিথিল থাকে তবুও নতুন সিনেমা মুক্তি দিলে দর্শক সিনেমা হলে যাবে কিনা এ নিয়ে প্রযোজকদের কপালে চিন্তার ভাজ তবে অন্তরাত্মার প্রযোজক সোহানি হোসেন ছবি মুক্তি এবং ব্যবসা নিয়ে তেমন একটা চিন্তিত নয় তিনি মনে করেন যেহেতু শাকিব খানের ছবি তাই ঈদ ছাড়াও মুক্তি দিলেই সিনেমাটি হিট হবে সত্তা সিনেমাটি মুক্তির পর এমন অভিজ্ঞতা হয়েছে তার এ বিষয়ে সোহানি হোসেন বলেন পার্শ্ববর্তী ইন্ডিয়াতে করোনার প্রকোপ ভয়াবহভাবে বেড়ে চলেছে বাংলাদেশেও কম নয় মানুষের জীবনের নিরাপত্তা আগে সেজন্য ঈদের ছবিটি মুক্তি দেব কিনা সেটা নিয়ে ভাবছি আমরা তাছাড়া আমি মনে করি শাকিব খানের সিনেমা মুক্তি দিতে ঈদ লাগে না শাকিব থাকলে ছবিটি যে কোনো সময় মুক্তি দিলেই হিট হবে সোহানি হোসেন আরো বলেন সাকিবের ছবিতে গেলেই পাবলিক গ্যাদারিং হয় আমাদের এখানেও করোনার রোগী মারা যাচ্ছে এসব বিবেচনা করেই ঈদের ছবিটি মুক্তি দিতে পারবো কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারিনি এখনো তাড়াহুড়া করে শুটিং করেছি এরপর করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে শুটিং পরবর্তী অনেক কাজই পিছিয়ে গেছে আপনার ঐতিহ্যবাহী সিনেমা হল রূপকথার কর্ণধার সোহানি হোসেন বলেন ঈদে আমার হলটি খোলা রাখবো কিনা তাও নিয়ে ভাবছি আমি কারণ আমি ব্যবসার জন্য সিনেমা চালাই না প্যাশনের জায়গা থেকে হলটি রেখেছি সাকিবের ছবি না হোক অন্য যে কোনো সিনেমা চালালে কিছু দর্শক অবশ্যই পাবো কিন্তু এতে যদি মানুষের ক্ষতি হয় তা আমি কখনোই চাইব না তিনি যোগ করে আরো বলেন আরো অন্তত এক সপ্তাহ করোনা পরিস্থিতি বিবেচনা করে অন্তরাত্মা সিনেমাটি আসন্ন ঈদে মুক্তি দেব কিনা সে সিদ্ধান্ত নেব মৌলিক গল্পের সিনেমা অন্তরাত্মায় সাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক ফেরারি ফরহাদের সংলাপে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান অরুণা বিশ্বাস এস এম মহসিন মারুফ প্রমুখ তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে পাবনা এবং রাজশাহীর বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে তো প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় দেশের এই পরিস্থিতিতে সাকিবের সিনেমাটি মুক্তি দেওয়া ঠিক হবে কিনা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ধন্যবাদ বিনোদনের নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন